হ্যালো বন্ধুরা আমি নকুল আপনাদের কাছে নিয়ে আসছি নতুন নতুন শিক্ষণীয় গল্প আপনি হয়তো কঠোর পরিশ্রম করছেন আর সাকসেস পাচ্ছেন না তাহলে এই গল্পটি আপনারই জন্য তাই আপনাদের কাছে অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য দুটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল গর্তের ভিতর আরও অনেক ব্যাংক ছিল যারা কোনোভাবে গর্তে পড়ে গেছে এবার নতুন ব্যাংক দুটি খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বেরোনোর জন্য তখন ওই পুরনো ব্যাংকগুলিও সমানভাবে চিৎকার করে বলতে লাগলো গর্ত থেকে বেরোনো অসম্ভব তবুও ব্যাংক দুটি কারো কথা না শুনে চেষ্টা চালিয়ে গেল পুরনো ব্যাংকগুলির কথা শুনে দুটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংক লাফানো বন্ধ করে দিল কিন্তু অপর ব্যাংকটি আরও জোরে জোরে লাফাতে শুরু করলো অবশেষে আরও কিছুক্ষণ চেষ্টা করার পর ওই ব্যাংকটি বাইরে যেতে সক্ষম হয় এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে দ্বিতীয় ব্যাংকটি লাফানো বন্ধ করলো না কেন আসলে দ্বিতীয় ব্যাংকটি কানে শুনতে পেত না তাই যখন সব ব্যাংক হাত পা নাড়িয়ে চিৎকার করে বলেছিল এটা অসম্ভব তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে জোরে লাফানোর জন্য তাই সে আরও জোরে জোরে লাফাতে শুরু করেছিল ঠিক তেমনি আমাদের জীবনেও সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত যাতে লোকের নেগেটিভ কথাবার্তা আমাদের কানে না পৌঁছায় এবং যতক্ষণ পর্যন্ত না সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন কাজে লেগে থাকতে পারি বন্ধুরা দেখলে তো অন্য সব ব্যাঙ্কগুলির মতো যদি এই ব্যাংকটিও কানে শুনতে পেত তাহলে এই ব্যাংকটিও বাকি সব ব্যাংকগুলির মতো সফল হতে পারত না আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটনা ঘটে আপনার আশেপাশের লোকজন বন্ধুবান্ধব অনেক কথা বলবে আপনাকে ডিমোটিভেট করবে কিন্তু আপনাকে নিজের সিদ্ধান্তে থাকতে হবে অটল কে কি বলল তাদের কথায় কান্না দিয়ে ওই ব্যাংকটির মতো না শোনার ভান করতে হবে তাহলে আপনারও সাকসেস একদিন নিশ্চিত হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে নিচের দেওয়া বেল আইকনটি অবশ্যই